আল্লাহ রব্বুল আলমিন বলছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে লক্ষ্য করে চারশো তিরিশ নম্বর হাদিস হাদিসে কুদ্সি আবুদৌদের মধ্যে এসেছে রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন আল্লাহ তালা আমাকে বলছে ইন্নে ফরাস্ত আল্লাহ উম্মাতে খমসা সালাওয়াত মোহাম্মদ আমি তোমার উম্মতের উপরে পাঁচ অক্ত সালাতকে ফরজ করেছি ওয়াহিদ ইন্দে আহাদা আর আমি অঙ্গীকার করেছি আমি প্রতিজ্ঞা করেছি আন্নাহুমান জাগাই হাফেদ আলাইহিন্না না আদখল তুহুল জান্না যে ব্যক্তি পাঁচ অক্ত সালাত ওয়াক্ত মোতাবেক পড়ে আমার কাছে আসবে আমি আল্লাহ ওয়াদা করেছি তাকে আমি জান্নাত দান করব এটা হলো সালাত এত গুরুত্বপূর্ণ এবাদত অথচ আল্লাহ আল্লাহ নবী বলছেন সালাত পড়লেও জাহান নামে যাবে মানে কোন মুসল্লি তারা সিয়াম সম্পর্কে যদি বলি দুই হাজার আটশো চল্লিশ নম্বর হাদিস সই বুখারের মধ্যে এসেছে একটা হাদিস শুনেন ফরজ সিয়াম না আল্লাহ রসুল বলছেন মান সমা ইয়াউমান ফি সাবিলিল্লাহ কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটা সিয়াম রাখে মাত্র একটা সিয়াম বাদাল্লাহু ওয়াজহাউ আনিন্নার সাবিনা খরিফা ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে তত দূরে রাখবেন একটা ঘোড়া সত্তর বছর চলার পরে যেখানে যাবে একটা বিমান সত্তর বছর উড়ার পরে যেখানে গিয়ে ল্যান্ড করবে আল্লাহ নবী বলছেন জাহান্নাম থেকে ওই ব্যক্তিকে তত দূরে রাখা হবে এটা হলো সিয়ামের পাওয়ার সিয়ামের ক্ষমতা অথচ জাহেলি কাজের সাথে জড়িত থাকলে কোশ্চিন কালেও এই সিয়াম তাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না সিয়াম কোনো কাজই করবে না সিয়াম অকেজ হয়ে যাবে এই জন্য মানুষকে বলি হারাম থেকে আপনাকে বিরত থাকতেই হবে আর এখন অধিকাংশ মানুষই আর একটা হারামের সাথে জড়িত সেটা হলো বিয়ে হলেই ডিমান্ড যৌতুক নিবেই বাপ বিয়ে দিচ্ছে ছেলেকে ছেলের জন্য পালসার গাড়ি নিচ্ছে শ্বশুরের কাছ থেকে অথবা একটা চাকরি নিয়ে দিচ্ছে অথবা ফ্ল্যাট বাড়ি নিচ্ছে অথবা প্রিমিয় গাড়ি নিচ্ছে ছেলে বিসিএস ক্যাডার মেয়ের বাপের কাছ থেকে এইগুলো নিচ্ছে যতদিন এই যৌতুক ছেলের কাছে থাকবে ততদিন এই ছেলের এবাদত আল্লাহর দরবারে কবুল হবে না এটা এক প্রকার দুর্নীতি এটা এক প্রকার আত্মসাত আজকে পুরো বাংলাদেশটা দুর্নীতির আখড়া হয়ে গেছে পুরো বাংলাদেশ কোন ব্যক্তি দুর্নীতিহীন আছে হালাল খায় এই ব্যক্তিকে চিহ্নিহিত করে বের করাই কঠিন এই ব্যক্তিকে চিহ্নিহিত করে বের করাই কঠিন যেখানে হাত দিয়ে দেওয়া হচ্ছে সেখানেই ডাকা ডাকা দুর্নীতিবাজ হাজার হাজার কোটি টাকা আত্মসাত করে এ দেশ ছোট্ট একটা দেশ এদেশের দরিদ্র মানুষগুলির অর্থ চুষে নিয়ে দুর্নীতি করে ক্যাসিনো খেলে সিঙ্গাপুরে বাড়ি করছে মালয়েশিয়ায় বাড়ি করছে লন্ডনে বাড়ি করছে কালকে ছিল চুট্টা টুকাই বাদাম বিক্রি করে খেত এক বছর পার না হতেই ঢাকা শহরে তিরিশটা বাড়ির মালিক হয়েছে ও কিভাবে হলো আর এক বছর গেলে লন্ডনে বাড়ি করবে ও এভাবেই চলছে অথচ ও জানে না যে দুর্নীতির অভিশাপটা কি কত খারাপ জিনিস রসদ সাল্লাম বলছেন তিনশো ছাব্বিশ পিসের হাদিস সই মুসলিম প্রথম খন্ডের মধ্যে এসেছে ইন্নাল্লাহ তৈয়ব লাকবালু নিশ্চয় আল্লাহ পবিত্র তিনি পবিত্র বস্তু ছাড়া কবুল করেন না ইন্নাল্লাহ তৈব নিশ্চয় আল্লাহ পবিত্র লাকবালু ইল্লা তৈয়বা পবিত্র বস্তু ছাড়া কবুল করেন না অতপর আল্লাহ উদাহরণ দিতে গিয়ে বলছেন ফাদাকার রজুল ইতুইল সাফারা আশা আসা আকবর একজন ব্যক্তির উদাহরণ দিতে গিয়ে বলছেন অনেক দূর থেকে সফরে এসেছে সেই বাড়ি চিটাগঙ্গে এসেছে যশোরে তার সমস্ত টাকা পয়সা শেষ হয়ে গেছে ও অসহায় মাথার চুলগুলো এলোমেলো হয়ে গেছে মুখটা মলিন আল্লাহর ফমাদ দাইয়ে দাই সামা দুইখানা হাত আল্লাহর দিকে তুলে বলছে ইয়ারব্বি ইয়ারব্বি হে আমার রব হে আমার রব দোয়া করছে আল্লাহ রাসুল বলছেন সাহাবেরা দেখো মজাটা দেখো মাতা আমু হারাম অমাশরাবু হারাম অমালবাসু হারাম এ লোকটি দোয়া করছে অথচ তার খাদ্য হারাম অথচ তার পোশাক হারাম অথচ তার পানীয় হারাম ও গুদ্দিয়াবিল হারাম ও হারাম দ্বারা তার শরীরটা গঠিত ইস্তাজাবু জালিক তার এবাদত কবুল হবে কি করে এবাদত কবুল হবে না তার দোয়া কবুল হবে না অথচ দোয়া কবুলের সব শর্তই তার মধ্যে আছে হাত তুলে দোয়া করলে দোয়া কবুল হয় কাকুতি মিনতি করে আল্লাহকে বললে আল্লাহ দোয়া কবুল করেন মুসাফির ব্যক্তির দোয়া কবুল হয় দোয়া কবুলের শর্ত আছে নবী আকস করে দিলেন না ওর দোয়া কবুল হবে না চিন্তাও করি না ভাবিও না একটুকু আর আমরা প্রতিযোগিতায় নেমেছি সবাই যেহেতু হারাম খাচ্ছে আমরা হরম খাই আল্লাহর এই আয়াতটা আপনি স্মরণ রাখবেন আল্লাহ নবীকে লক্ষ্য করে বলছেন ওয়ালাউ কাসরাতুল নম্বর আয়াত হারাম এক জিনিস নয় এক না কাসরাতুল খবিস যদিও হারাম তোমাকে আকৃষ্ট করে সবাই যদি হারাম খায় এদেশের সব মানুষই যদি দুর্নীতি করে তবু আপনি মনে করবেন না আমার জন্য দুর্নীতি করা হালাল আমার জন্য জায়েজ না সব যদি জাহান নামে যায় আপনাকে মনে করতে হবে আমি জান্নাতে যাব আমি হালালের উপরে টিকে থাকব এই প্রতিজ্ঞা আপনাকে করতে হবে তাই আল্লাহ বলছেন ওলাউ আজাবাকা কাসরাতুল যদি হারামের আধিক্য তোমাকে আকৃষ্ট করে তবুও মনে করো না হালাল আর হারাম এক জিনিস মানুষ অধিকাংশই হারামের সাথে জড়িত হওয়ার কারণ হলো ও পাঁচতলা বাড়ি করেছে আমি ছোট্ট বাড়িতে থাকব ও ব্যাংক থেকে লোন নিছে আমি ব্যাংক থেকে লোন নিই ও তো বিরাট ব্যবসা করছে ব্যাংক থেকে টাকা নিয়ে ব্যবসা করছে আমিও ব্যাংক থেকে টাকা নিই ব্যবসা করি এই প্রতিযোগিতায় নেমে সবাই আস্তে আস্তে হারামের মধ্যে জড়িয়ে গেছে ব্যাংক থেকে টাকা নিয়ে বাড়ি করেছেন ওই বাড়িতে একশো বছর দুইশো বছর পাঁচশো বছর ইবাদত করলেও এক নেকি যদি আল্লাহর কাছে পৌঁছে তাহলে কোরআন হাদিস মিথ্যা হয়ে যাবে আপনি কেন প্রতিযোগিতায় নামলে হারামের প্রতিযোগিতায় বর্তমানে ওই চিন্তাটুকু নাই মানুষের যত বাংলাদেশে কাজ হচ্ছে রোডের কাজ হচ্ছে কন্ট্রাক্টারের কাজ হচ্ছে বিল্ডিংয়ের কাজ হচ্ছে বিশেষ করে প্রশাসনের রাজ্যের যত কাজ হচ্ছে সব কাজের সাথে দুর্নীতি জড়িত তাদের কাছে যদি এই আয়াতটা পৌঁছত তারা যদি এই চিন্তাটা করত এই যশোর থেকে বেনাপুল পর্যন্ত বা নাভারণ পর্যন্ত রোডটা দশ কোটি টাকার চুক্তি হয়েছে কাজ করে দিবে বা বিশ কোটি টাকার চুক্তি হয়েছে কন্ট্রাক্টর বিশ কোটি টাকার মধ্যে খরচ করেছে মাত্র দশ কোটি টাকা বাকি দশ কোটি টাকা মেরে খেয়েছে চুরি করে খেয়েছে দুর্নীতি করেছে ও জানে না এই দুর্নীতির অর্থটা ওর জন্য কত ক্ষতি বয়ে আনবে কাল কিয়ামতের মাঠে পুরো রাস্তাটা তার মাথার উপরে থাকবে যশোর থেকে বহন করে নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হতে হবে এটা কোরআনের আয়াত আল্লাহ রব্বুল আলম বলছেন সুরা আল ইমরান একশো একষট্টি নম্বর আয়াত অমাইয়াকলুল যে ব্যক্তি আত্মসাত করবে দুর্নীতি করবে অবৈধ পথে অর্থ সংগ্রহ করবে ইয়াতি বেমা গল্লাইয়ামাল কেয়ামা ও কিয়ামতের মাঠে অবস্থ নিয়ে উপস্থিত হবে যা দুর্নীতি করেছে আত্মসাত করেছে সেটা নিয়ে উপস্থিত হবে কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় সহ যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি চলছে চলছে না নিয়োগ বাণিজ্য চলছে না আপনি কি বলবেন এক একটা দুর্নীতির ভয়াল চিত্র এমনভাবে বেরিয়ে আসছে কল্পনাই করা যায় না ভাবাই যায় না আপনারা দেখছেন পত্রিকায় দেখছেন যে এক একটা জিনিসের দাম এক একটা পর্দার দাম একটা বালিশের দাম একটা লাইটের দাম একটা লাইট কিনেছে ভাউসার দিছে ছত্রিশ হাজার টাকা দাম আপনি ভাবছেন স্বাস্থ্য খাতে দুর্নীতি হয়েছে যে মেশিনটার দাম হলো তিন কোটি টাকা হিসাব দেওয়া হয়েছে নয় কোটি পঁচাত্তর লক্ষ টাকা এ দেশটার কি ভালো আছে এদেশের অবস্থা কি করুণ অবস্থা যদি জানতো কলেজের প্রিন্সিপাল যদি জানতো যে আমি দুর্নীতি করছি এই দুর্নীতির অর্থ আমাকে কাল কিয়ামতের মাঠে মাঠে করে নিয়ে হাজির হতে হবে কলেজটা তার মাথার উপরে থাকবে চোদ্দোশো আট নম্বর হাদিস সই বুখারির মধ্যে এসেছে নবী মোহাম্মদ সাল আলাইসাল্লাম বলছেন এই দুর্নীতির অর্থ চিৎকার করে কিয়ামতের মাঠে বলতে থাকবে আমি হলো দুর্নীতির মাল আমি হলাম দুর্নীতির অর্থ ও বাঁচতে পারবে না যদি এখান থেকে নিয়ে বহন করে নিয়ে যেতে হয় তাহলে হাঁটতে হবে তাকে সাড়ে সাত হাজার কিলোমিটার রাস্তা ও ভাবলো না কেন শুধু তাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলছেন আসলে এগুলো বলাটা দেশের স্বার্থে বলা মানুষ যেন দুর্নীতি থেকে ফিরে আসে আল্লাহকে যদি ভয় না করে প্রশাসন নিয়ে ভয় দেখে কোনো লাভ নাই র্যাবকে দিয়ে ভয় দেখা লাভ নাই বিজিবিকে দিয়ে ভয় দেখা লাভ নাই পুলিশকে ভয় দেখা দেওয়া লাভ নাই ও মামলা দিয়ে কোনো লাভ নাই জেলখানায় দিয়ে কোনো লাভ নাই ও জেলখানা থেকে বসেই দুর্নীতি করে লন্ডনে বসে দুর্নীতি করছে ধরা ছর বাহিরে যদি আল্লাহর ভয় না থাকে দুর্নীতি ছাড়বেও কোনো দিন না আজকে সচিবালয় হোক আর প্রশাসনিক যে কোনো দপ্তর হোক না কেন প্রশাসনের যে লোকই আছে দু একজন ভালো আছে আমি সবাইকে খারাপ বলছি না তাদেরকে চিহ্নিত করা মুশকিল ভালো অবশ্যই আছে দু একজন অধিকাংশ মানুষই দুর্নীতির সাথে জড়িত সবচেয়ে বেশি দুর্নীতি হয় প্রশাসন সেক্টরে আপনি যান পাসপোর্ট অফিসে ইনকাম ট্যাক্স অফিসে যান কোনো একজন ড্রাইভার থেকে শুরু করে নিয়ে একটা পিয়ন পর্যন্ত ঝাড়ুদার পর্যন্ত সবাই দুর্নীতিবাজ যদি জানতো এই হাদিসটা মোহাম্মদ রসুল্লাহ সাল আলহি খাইবারের যুদ্ধের দিনে উপস্থিত সাহাবিদের কাছে বলছেন সাহাবিরা বলছেন ফুলানুন শাহিদ ফুরানুন শাহিদ ফুরানুন শাহিদ খাইবারের যুদ্ধে মারা গেছেন কিছু সাহাবি তাদেরকে বলছে অমুক শহীদ অমুক শহীদ অমুক শহীদ যখনই বলেছে আর একজন ব্যক্তিকে সেও শহীদ আল্লাহ নবী সাল্লাম বলছেন কাল্লা ইন্নি রহিত ফিন্নার অসম্ভব আমি তাকে জাহান নামে জ্বলতে দেখছি ফিবুক দাতিন গল্লাহা একটা ছোট্ট আদর্শে রাষ্ট্রীয় কোষাগার থেকে নিয়েছে গনিমতের মাল থেকে নিয়েছে ওকে দেখতেছি সে জ্বলছে জাহান নামে জ্বলছে তিনশো পঁচিশ নম্বর হাদিসে আল্লাহ রাসুল বলছেন ইন্না অল্লা দিন আফসি বিয়াদিহি ওই সত্তার কসম যার হাতে মোহাম্মদের প্রাণ রয়েছে ইন্নাহা দেখি শামলা নিঃসন্দেহে এই ছোট্ট চাদরটি লাতাল তাহিব আলাইহিনার আমি দেখতে পাচ্ছি তাকে পুড়াচ্ছে পুড়িয়ে পুড়িয়ে অঙ্গার বানা দিচ্ছে জাহান নামের মধ্যে একজন সাহাবি যুদ্ধে গেছেন যুদ্ধে অংশগ্রহণ করেছেন যুদ্ধে মারা গেছেন আল্লাহ নবী তাকে বলছেন ও কোথায় গেছে জাহান নামে আজকের অবস্থাটা কি হবে এই হাদিস শোনার পরে সাহাবিরা যে একটা ফিতা নিয়েছিলেন একটা সুতা নিয়েছিলেন ওইটা আল্লাহ রসুলের কাছে জমা দিচ্ছেন রবিকে দিচ্ছেন আর বলছেন আল্লাহ রাসুল এটা নিয়েছিলাম গনিমতের মাল থেকে আমি দিয়ে গেলাম রাসুল সাল্লাহ আলিয়াল্লাম বলছেন সিরাকুম মিনান্নার ও সিরাকানে মিনান্নার আরে সাহাবিরা যদি এক একটা ফিতা একটা সুতা তোমার কাছে থাকতো একটা ফিতা একটা সুতা তোমার কাছে থাকতো দুইটা ফিতা যদি থাকতো তোমাকে এই জাহান নামে নিয়ে যেত পুড়িয়ে পুড়িয়ে তোমাকে অঙ্গার বানিয়ে দিত যদি এই হাদিসটা জানা থাকতো তাহলে এই মেসেজটা যদি যেত যে পর্যায়ের লোকের কাছেই হোক না কেন ওই লোকটা দুর্নীতি থেকে বিরত থাকার চেষ্টা করত র্যাবকে ভয় করার আগে আল্লাহকে ভয় করতো কিন্তু এই তথ্য তো মানুষ জানেই না একজন সাহাবি যদি ছোট্ট একটা চাদর নেওয়ার কারণে যদি জাহান নামে যায় আজকে যে কোটি কোটি টাকা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হচ্ছে তাদের অবস্থা কি হতে পারে রাষ্ট্রীয় কোষাগারের অর্থ চুরি করে রাষ্ট্রকে ফতুর করে দিয়েছে রাষ্ট্রের অবস্থা এখন ভঙ্গুর প্রেক্ষাপটটা এতই তবে যেভাবে শুদ্ধি অভিযান শুরু হয়েছে এই গতিতে অভিযান চললে রাষ্ট্র শুদ্ধ হবে না অভিযান আরও জোরদার করা লাগবে জানি না কয়দিন অভিযান চলবে তবে দল প্রীতি স্বজন প্রীতি এবং সুপারিশ প্রীতি এইটাকে যদি উপেক্ষা করে অভিযান চালানো যায় সে যত বড়ই দুর্নীতিবাজ হোক ওকে আইনের আওতায় আনি যদি শাস্তি দেওয়া হয় এই দেশ পাঁচ বছরের মধ্যে ধনী হয়ে যাবেন সাল্লাহ এদেশ দূর এদেশ আর দরিদ্র থাকবে না কিন্তু কে চালাবে এটা কে করবে যদিও প্রধানমন্ত্রী বলেছেন আমি সাহু আমার সাহস আছে বলে শুরু করেছি নবী মোহাম্মদ সাল আলহিবাসাল্লামের আদর্শের মধ্যে আমরা দেখি কোনো স্বজন প্রীতি ছিল না কোনো দল প্রীতি ছিল না কোনো সুপারিশ ছিল না সহি বুখারি তিন হাজার সাতশো তেত্রিশ নম্বর হাদিস আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লামের যুগে একজন সম্ভ্রান্ত পরিবারের মহিলা চুরি করেছিল চুরি করার কারণে রাসুলের স্ত্রীরা এক জায়গায় পরামর্শ করলো যে এই মহিলার যেন হাত না কাটা হয় এই মর্মে আল্লাহ নবীকে কে বলবে তারা বলবো বাচ্চা ছেলে উসামা আল্লাহ নবীকে সব কথা বলতে পারবে উসামার কাছে যাও ওসামাকে পাঠা দেওয়া হলো ওসামা জায়েদ আল্লাহ নবীকে বললেন আল্লাহ রাসুল মেয়েটা খুব সম্মানী সম্ভ্রান্ত পরিবারের মহিলা আপনি তার হাত কেটে দিয়েন না আল্লাহ রাসুল বুঝলেন যে এই পরামর্শ এর না এর পিছনে বড় বড় লোক আছে এ কেমনে বুঝলো এটা মসজিদে সবাইকে ডাকলেন ঘোষণা দেওয়া ডেকে আল্লাহ রাসুল মেম্বারে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় বললেন কদ হালাকামান কানা কবলাকুম তোমাদের পূর্বের লোকেরা ধ্বংস হয়েছে এই কারণে এজা সারাকা শারিফ তারা কুহু সম্ভ্রান্ত পরিবারের কেউ যদি চুরি করত তারা তাকে ছেড়ে দিত ওই যে সারাকা দইফ আহকাম আলাইল হক আর যদি দুর্বল নিচচিরের মানুষ চুরি করত তাহলে তার উপরে হদ কায়েম করত তোমরা শুনে রাখো স্পষ্ট ভাষায় বলছে লাউ সারাকাত তো বিন্তু মোহাম্মদ আজকের দিনে যদি মোহাম্মদের বেটি ফাতেমা চুরি করত লা কথা তুই আদাহা আমি মোহাম্মদ ফাতেমার হাত কেটে দিতাম এটাই হলো শরীয়ত এটাই হলো আদর্শ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম কাউকে ছাড় দেননি সাহাবিকে ছাড় দিলেন না যুদ্ধে মারা গেছেন যুদ্ধে গেছেন সার দিলেন না ও জাহান নামে আছে কেন দুর্নীতি করলো কেন একটা চাদর আত্মসাত করলো ও জাহান নামে আছে মেয়ের ক্ষেত্রে বলে দিলেন সরাসরি ফাতেমা যদি চুরি করতো আজকে আমি ফাতেমার হাত কেটে দিলাম কিসের সুপারিশ নিয়ে এসেছো কিসের সম্ভ্রান্ত পরিবার ওটা দেখার বিষয় না এই ইনসাফ কায়েমের কারণেই এবং আল্লাহ ভীতি তৈরি করার জন্যই মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে পাপ করে ঘুরে এসেছে এমন আদর্শ প্রতিষ্ঠা করে গেছিলেন যে আদর্শ পৃথিবী থেকে প্রতিষ্ঠা করতে পারেনি এক মহিলা ইয়ামান থেকে এসে বলছেন আল্লাহ রাসুল আমাকে পবিত্র করুন আল্লাহ রাসুল বললেন ইরজি তুমি ফিরে যাও ওয়াস্তাক ফিরি ওয়াতুবি তৌবা করো ক্ষমা চাও আল্লাহ তোমাকে ক্ষমা করবে আল্লাহ রাসুল মুখ ফিরে নিলেন আবার বাম দিকে এসে মহিলা বলছে আল্লাহ রাসুল হিরনি আমাকে পবিত্র করুন আল্লাহ নবী আবার বললেন ইরজি অতুবি ওয়াস্তাক ফিরি তুমি ফিরে যাও তৌবা করো ক্ষমা চাও আল্লাহর কাছে আল্লাহ তোমায় ক্ষমা করবে আল্লাহ রাসুল মুখ ফিরে নিলেন বাম দিকে ডান দিকে মহিলা আবার এসে বলছে আল্লাহ রাসুল তাই হিরনি আমাকে পবিত্র করুন আল্লাহ রাসুল আবার বললেন যে ফিরে যাও অস্তাক ফিরি ওয়া তৌবি তুমি ক্ষমা চাও আর তৌবা করো আল্লাহ তোমায় ক্ষমা করবে আল্লাহ নবী কি বুঝতে পারেনি কি জন্য বলছে বারবার সুযোগ দিচ্ছেন কেন পরে যখন এই কথা বললেন ওই মহিলা পেট পেটের দিকে ইঙ্গিত করে বলছে আল্লাহ রাসুল আমাকে আর আদাত আতুরাব দেদুনে আমার আদাত মায়েদের মালিক মায়েস বিন মালিককে যেভাবে ফেরত দিতে চাচ্ছিলেন আমাকে কি ফেরত দিতে চাচ্ছেন ওয়াইনাকা হুবলা দেখুন আমার পেটটা মোটা হয়ে গেছে আমার পেটে যারও সন্তান আছে আমাকে আপনি পবিত্র করে দিন ওর সাথে কোনো র্যাব ছিল না কোনো গোয়েন্দা ছিল না কোনো পুলিশ ছিল না প্রশাসনের কোনো লোকই ছিল না নিজ দায়িত্বে ইমানের স্বার্থে এখলাসের দৌবার কারণে পবিত্র হওয়ার জন্য এসেছে আল্লাহ রসুল আবার সুযোগ দিলেন তুমি ফিরে যাও যেদিন সন্তান জন্ম নেবে সেই দিনে এসো যেদিন সন্তান জন্ম নেবে সেই দিনে এসো রসুল সাল্লাহ আলাইসালাম সুযোগ দেওয়ার পরে সন্তান জন্ম হওয়ার পরেই ওই বাচ্চাকে নিয়ে মহিলা হাজির হয়েছে আল্লাহ নবী আবার সুযোগ দিলেন ঠিক আছে যেদিন তোমার বাচ্চা খাওয়া শিখবে সেই দিন এসো মহিলা চলে গেল দুই বছর তিন বছর দুধ পান করানোর পরে যেদিন খাওয়া শিখেছে এক টুকরা রুটি হাতে দিয়ে বা খেজুর হাতে দিয়ে আল্লাহ নবীর কাছে এসে মহিলা হাজির আল্লাহ রাসুল আমাকে পবিত্র করে দিন আমার বাচ্চা খাওয়া শিখেছে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এবার ছাড় দিলেন না আনসারি সাহাবির হাতে বাচ্চাটাকে তুলে দিলেন দেওয়ার পরে বললেন তোমরা নিয়ে যাও একে ওকে বুক পর্যন্ত পুঁতে দাও পুঁতে দিয়ে চারিদিকে পাথর মেরে তাকে হত্যা করো রাসুল সাল্লাহ আলাইসাল্লাম নির্দেশ দেওয়ার পরে সাহাবিরা তাই করলেন খালিদ বিন ওয়ালিদ বলছেন আমি একটা পাথর নিয়ে গিয়ে মহিলার নাক বরাবর মেরে দিলাম আমার পাথরের আঘাতে মহিলার মাথা ফেটে একবার চৌচির হয়ে গেল রক্ত এসে আমার গায়ে পড়ল মহিলা জানতো আমি জেনা করেছি পেটে যারও সন্তান আছে এটা স্বীকার করলে আমার শাস্তি কি হবে জানার পরে পবিত্র হওয়ার জন্য ও চলে আসছে বারবার এই শাস্তি হচ্ছে স্পষ্ট খালেদ রদিয়াল্লাহ বলছেন আমার শরীর রক্ত পড়লাতে আমি তাকে গালি দিলাম পিছন থেকে আল্লাহ রাসুল বলছেন মা হালানিয়া খালেদ খালেদ তুমি গালি দিও না থামো তুমি থামো তুমি গালি দিও না তাকে খালেদ রাজিয়াল্লাহ বলছিলেন একটা জেনাকারিনী মহিলার রক্ত আমার চেহারাই পড়ল রসুল সাল্লাম আলাইসাল্লাম খালেদকে বললেন খালেদ তুমি থামো বলো না আর গালি দিও না লাকাত্তা মহিলা এমন তোবা করেছে লাউ কুসিমাত লাউ উম্মতি লাউ যদি এই মহিলার তোবা ভাগ করে দেওয়া হয় আমার উম্মতের উপরে সারা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সমস্ত উম্মতের ভাগ করে দেওয়া হয় একজনের তোবা আমার উম্মতের জন্য এই তোবাই যথেষ্ট হয়ে যাবে এই আদর্শই প্রতিষ্ঠা করেছিলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম বন্ধুরা আমার আজকের প্রেক্ষাপটে হারাম যেভাবে আমাদেরকে আঁকড়ে ধরেছে আত্মশুদ্ধি ছাড়া তাকুয়া ছাড়া এই হারাম থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই অসম্ভব এখানে প্রথম দরকার হলো আল্লাহ ভীতি প্রথম দরকার আল্লাহ ভীতি আপনি চুরি করেন ডাকাতি করেন আত্মসাত করেন দুর্নীতি করেন কোন অফিসে চাকরি করেন আর কি করেন এইগুলো আল্লাহ সবচেয়ে ভালো জানে না এটা যদি ভয় থাকতো তাহলে কলেজের টিচার সে ক্লাস না করে বেতন খেতে পারতো না ভাবতো এমপি দেখেনি মন্ত্রী দেখেনি সভাপতি দেখেনি প্রিন্সিপাল দেখেনি আমার ক্ষমতা আছে আমি ক্লাস করব না কিন্তু দেখেছেন কে আল্লাহ অতএব এই অর্থ হারাম প্রত্যেক চাকরিজীবী আজকে অফিসের টাইম ফাঁকি দিয়ে রুজি খাচ্ছে এ রুজিকে হালাল না হারাম হারাম এটা ও ক্ষমতা দেখায় নেতৃত্বের বড়াই দেখায় ও ডিউটি পালন করতে চায় না যেই হোক না কেন অর্থ হারাম